hello and welcome to information কেন্দ্র ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের প্রকাশিত এসএসসি সিজিএল দু হাজার একুশ ও দু হাজার বাইশের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক আর নতুন নতুন আপডেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনি যদি সরকারি চাকরি প্রার্থী হন এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের staff selection commission combined graduation লেভেলের দ্বারা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যেই তাদের বিজ্ঞপ্তি জারি করেছে এবং বলা হয়েছে বি এবং সি গ্রুপের different ministries department organisation of government of India various constitutional bodies statutory bodies tribunals etcetera ডিপার্টমেন্টে কী হবে না নিয়োগ করা হবে এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে তেইশ এক দু হাজার বাইশের মধ্যে ব্যাচেলার ডিগ্রি হাতে থাকতে হবে এবং সেই ডিগ্রিটা হতে হবে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির ডিগ্রি এখানে আবেদনের জন্য কিন্তু বয়স হতে হবে এক এক দু হাজার বাইশের হিসাবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে SC ST OBC PWD PWD OBC PWD SC এসটিদের জন্য বয়সের বিশেষ হার রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু তেইশে ডিসেম্বর দু হাজার একুশ থেকে যার লাস্ট ডেট হলো তেইশে জানুয়ারি দু হাজার বাইশ এবং অনলাইন পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার বাইশ last date and time for generation of offline challan অর্থাৎ অফলাইনে চালান জেনারেট করার জন্য লাস্ট ডেট হলো ছাব্বিশে জানুয়ারি এবং চালানের থ্রুতে পেমেন্টের জন্য লাস্ট ডেট হলো সাতাইশে জানুয়ারি তো আপনি যদি এসএসসি সিজিএলের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে তেইশ এক দু হাজার বাইশের মধ্যে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এসএসসি সিজিএল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং